யாருமே சிரிக்கல ஓ কখন কোথায় জীবন ঝুঁকির মুখে পড়ে যায় কেউ জানে না সময় অসময়ে আরামের জন্য মৃত্যু স্যালাইন ভাগ্যিস প্রশিক্ষণ ফেরানি ছিল